হ্যালো আসসালামু আলাইকুম আজকের আবার নতুন একটি অঙ্ক নিয়ে আসলাম যে আমাদের ধারাবাহিক অঙ্কের আজকের পাঁচ নম্বর অঙ্ক যে ক্লাস নাইন ও টেনের অঙ্ক বই অধ্যায় থ্রি দশমিক টু থেকে নেওয়া হয়েছে যে আজকের আমাদের পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটা আমাদের যা থাকবে যে খুব একটা চমৎকার অঙ্ক যে অঙ্কটা কিভাবে করব অনেকে বুঝতে অসুবিধা হয় তবে আপনাদের কাছ থেকে একটা আমার রিকোয়েস্টটা থাকবে সেটা হলো যে রিকোয়েস্টটা কি আগে আমি অঙ্ক বলার আগে রিকোয়েস্টটা করি যে রিকোয়েস্টটা হলো এই যে অবশ্যই অবশ্যই আমি স্টুডেন্টদের বলবো যে আপনারা অবশ্যই এটা খাতায় প্র্যাকটিস করতে হবে শুধু ভিডিওটা দেখলাম আমি বুঝলাম না অঙ্ক এইভাবে দেখলে হবে না এবং পারাও যাবে না আপনি দেখবেন যখন দেখবেন তখনই মনে হবে পারবেন যখন খাতায় নিজে করতে যাবেন তখন দেখবেন সমস্যা হয়ে দাঁড়াইছে একটা তো আশা করি অবশ্যই ভিডিওটা দেখবেন দেখার পর নিজে প্র্যাকটিস করবেন যে অঙ্কটা নিয়ে প্র্যাকটিস করবেন ঠিক আছে তো প্র্যাকটিস করবেন এই না যাতে আপনি অঙ্কটা ইজিলিভাবে করতে পারেন আর যদি অবশ্যই আপনারা এটা আর একটু কষ্ট করতে হবে যে এই যে আপনার প্র্যাকটিস করে অঙ্কটা করলেন করে যদি কোথাও ভুল হলো অবশ্যই জানাবেন আর একটা যদি ছবি তুললে আমাদের গ্রুপ আমি অবশ্যই গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে ওখান থেকে আপনি গ্রুপে অ্যাড হয়ে নিয়ে আমাদের গ্রুপে আপনার সব সমস্যা নিয়ে কথা বলবেন যাতে চেষ্টা করবো আমরা সমাধান করার জন্য তো আপনি যদি সেটা আপনি যে খাতায় ট্রাই করবেন এটা ওইটা একটা ছবি তুলবেন একটা ছবি তুলে তারপর আমাদের গ্রুপে যদি আপলোড দিয়ে দিবেন তো আমার ওখানে যদি কোনো ধরনের সমস্যা হয়ে যায় যে অবশ্যই সমস্যাটা আমরা সলভ করার চেষ্টা করব আর সূত্রর যদি ভিডিওগুলো না দেখেন অবশ্যই সূত্র ভিডিওগুলো দেখে সূত্রগুলো মুখস্থ রাখবেন আর আমাদের সূত্র ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো চলুন আমরা দেখি অনেক কথাই বললাম চলুন আমরা দেখি যে অঙ্কগুলো কীভাবে সমাধান করবে এই অঙ্কটার যে দেখুন এক্স পাঁচ নম্বর দেখেন এক্স সমান সমান উনিশ এবং ওয়াই সমান সমান মাইনাস বারো হলে এইট এক্স কিউব প্লাস ছত্রিশ x square y x square y plus চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সাতাশ ওয়াই কিউব এর মান কত তো সাতাশ ওয়াই কিউব এর মান কত দেখুন যে x সমান সমান উনিশ এবং ওয়াই সমান সমান মাইনাস বারো হলে এইট এক্স কিউব প্লাস ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সাতাশ ওয়াই কিউবের মান কত সুন্দর একটি অঙ্ক অনেকের কাছে কঠিন মনে হয় কঠিনের কিছুই নেই তো দেখি কীভাবে করবো আমরা অঙ্কগুলো দেখুন দেওয়া আছে কি যে এক্স সমান সমান উনিশ ওয়াই সমান সমান মাইনাস বারো অর্থাৎ প্রদত্ত কি আমাদের যে এইট এইটাই কিন্তু প্রদত্ত রাশি তো এইট এক্স কিউব প্লাস ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সাতাশ ওয়াই কিউব দেখুন এখানে আমি এটিকে এইটকে বান গাইছি যেমন দুই দুগুণে চার চার দুগুণ আট যেমন আমরা জানি যে যে সংখ্যার উপর কিউব হয় ওই সংখ্যাকে তিনবার বোঝায় তো আমরা তিন two into two into two দুই দুগুণে চার চার দুগুণে আট এটাই পাওয়া যায় তো এটা বাঙ্গাইলাম তো এটা বাঙ্গাইয়া টু পরে দিলাম যে তারপর দেখুন আর বাঙ্গাইছি কে সাতাশকে সাতাশকে বাঙ্গাইছে এই দুইটা আগে বুঝুন যে এইটা বাঙ্গাইছে আগে তারপরে এই সাতাশকে বাঙ্গাইছি আমরা এই দুইটা আগে বুঝুন যে দেখুন তিন তিনে নয় তিন তিন তিনে নয় তিন নয় সাতাশ তাই সাতাশ ওয়াই কিউব তো এখন এই দুইটা যদি সুন্দরভাবে বাঙ্গাইতে বুঝেন তাহলে ইজিলি হবে যে দেখুন এ কিউব এখানে কি এইটু সম্পূর্ণ হয় এ কিউব প্লাস থ্রি সূত্রের এ এ কোনটা এইটা স্কোয়ার ইন্টু বি বি কোনটা এই যে এইটা বাংলাইছিলাম বি ঠিক আছে প্লাস থ্রি এ এ কোনটা টু এক্স ইন্টু বি কোনটা বি স্কোয়ার কী হবে থ্রি ওয়াই স্কোয়ার ওকে আবার দেখি আমরা এ কিউব প্লাস একদম সূত্র বসাইছে একটা a cube plus three a এমনি টু এক্স সহ a square into b plus three a b square এটু সম্পূর্ণটা কিন্তু b b square plus b cube okay তো চলুন দেখেন এখন আমরা লিখতে পারি এটা যদি এ দড়ি এতক্ষণ কিন্তু আমরা এ দড়ির কথা বলছি তো এইটাকে যদি আমরা এ দড়ি দেখুন এ কিউব প্লাস থ্রি এখানে দুই দুগুণে চার x square b plus three a b তিন তিনে নয় ওয়াই স্কোয়ার ওকে বি তাই a cube plus 3 8 a তাহলে a square b plus three a b square plus b cube সমান আমরা লিখতে পারি কি a plus b whole cube দেখুন এটা কি এটা এ সম্পূর্ণটা ধরছিলাম এ এটা বি তো a plus b whole cube easy তো এখন মান বসাই আমরা দেখেন এই টু টু তো এক্সের মান কত পাইছিলাম আমরা উনিশ উনিশ ইন্টু উনিশ প্লাস থ্রি আর ওয়াই কত পাইছিলাম মাইনাস বারো মাইনাস বারো এইটা থার্ড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউব দিয়ে দিত কারণ কি এই কিউবটা সবার উপরে পড়ছে আমরা বিদ্যারে শুধু মান বসাইছি তো এখন এটা গুণ করি উনিশ দুগুণে আটত্রিশ এখন এখানে একটা প্রশ্ন আছে এখানে কেন আমরা মাইনাস দিলাম যে উনিশ দুগুণে আটত্রিশ কিন্তু এখানে আমরা মাইনাস কেন দিলাম এখানে একটা প্রশ্ন আছে তো চলুন যে মাইনাস দিলাম এই কারণে দেখুন যে এটা আছে প্লাসের এটা আছে মাইনাসের তো বীজগণিতের একটা সূত্র নিয়ম আছে যে আমরা কি করি যে প্লাজে প্লাজে প্লাস প্লাজে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এখানে হচ্ছে যে মাইনাসে মাইনাসে সমান সমান প্লাস আর প্লাসে মাইনাসে সমান সমান মাইনাস ওকে আর প্লাসে প্লাসে প্লাস ঠিক আছে তো এখন দেখি যে তিন বারং ছত্রিশ মাইনাস ছত্রিশ হোল কিউব তো এটা মাইনাস করে আটত্রিশ থেকে ছত্রিশ গেলে থাকে কত টু টুর পর কিউব কিউব তো টুর পর যদি কিউব হয় আমাদের কত হবে আট টুকে কয়বার বুঝেছে তিনবার বুঝেছে তো দুই দুগুণে চার চার দুগুণে আট অর্থাৎ নির্ণয়ের মান কত আট অবশ্যই যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ